আসসালামু আলাইকুম সবাইকে আমি তানভীর একে কিঙ্গুপলি তো একটা জিনিস আমাকে প্রায় ভাবায় তুলতেছে সেটা হচ্ছে আপনাদের মেসেজেস আর ইমেলগুলো রিসেন্টলি আমি যেগুলো পাচ্ছি সেগুলো অনেকেই তার পরিচয় গোপন রেখে তার প্রবলেমগুলো আমাকে বলতেছেন যে ভাই আমি এরকম বিভিন্ন রকম সমস্যার সাথে জর্জরিত আছি বা বিভিন্ন রকম গুনার কাজ দিন করে আসছি আমি কীভাবে সেখান থেকে সরে আসবো বা আল্লাহ তালার কাছে কীভাবে মাপ চাবো অনেকে আসলে পরিচয় দিয়েও দিচ্ছেন বলতেছেন যে হ্যাঁ আমি আমি ইউজ টু ছিলাম এইসব জিনিসগুলোতে এবং কী ধরনের পরিস্থিতির মধ্যে তারা অলরেডি আছেন সরে আসতে কীভাবে পারবেন বা কীভাবে শুরুটা করা যায় অনেকে বলতেছেন ভাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা মনে হয় আমার মানে গুণা মাফ করবে না কিন্তু আপনি দোয়া করলে সেটা শুনবে তো সর্বসাকল্যে সবার উপর একটা কমন এক্সপ্লেনেশান আমার দেওয়া উচিত বা সবাইকে একটু হেল্প করলে আমার করা উচিত এগুলো সব শোনার পর আমারও খারাপ লাগে বাট আমি আসলে এতটা জ্ঞানী না যে আপনাদের সবার সমস্যার সমাধান খুব সুন্দর দিতে পারবো বাট একটা ভিডিও আমার কাছে আসছে যেটার মাধ্যমে আই থিঙ্ক আপনারা অনেকেই পরিষ্কার হয়ে যাবেন কিভাবে এই শুরুটা হতে পারে মানে ক্ষমা চাওয়ার যে ফেজ সেটা শুরু করার জন্য আমি মনে করি সবারই একটা একটা কমন নলেজ নেওয়া দরকার তো সেটা নিয়ে একটা ছোট্ট ভিডিও আছে আপনাদের সাথে আমিও দেখব নিজেকেও রিমাইন্ডার দিচ্ছে এবং আপনাদেরকেও সেই রিমাইন্ডার দেওয়ার চেষ্টা করব so let's start There's the artificial kind of seeking forgiveness, astaghfirullah, astaghfirullah, astaghfirullah, astaghfirullah, astaghfirullah, which for some people is so artificial, like Ali radiallahu anhu saw somebody doing it and said to him, your istighfar needs istighfar. Because that's just, it's just rolling off your tongue. এটাই খুব কমন অনেকে জাস্ট মানে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ হয় না আসলে অনেক সময় There are some things that keep you and me from seeking Allah's forgiveness. It has to do with expectation. Some people deep in their mind have internalized that I have done way too much messed up stuff, Allah probably doesn't like me very much. Some people even go as far as to say, I've heard them say, Allah hates me. এটা খুব কমন হয়ে যায় আমাদের মধ্যেই আমার আপনার মধ্যে যারা এই মুহূর্তে ভিডিওটা এক্সিকিউট দেখছেন বুঝতেই পারতেছেন অনেকের সাথে ব্যাপারটা রিলেটেড যে মনে হয় আল্লাহ তালা আমাকে আসলে ভালোই বাসে না আমার দোয়া কবুল হচ্ছে না আমি যা করতেছি খুবই গুণাগার হয়ে গেছি এখন আমার পরিত্রাণের কোনো ওয়ে নাই খুব মনোযোগ দিয়ে দেখেন গেছে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন খুবই মিনিংফুল কিছু ব্যাপার আছে Allah hates me. Allah doesn't like me. Allah is angry with me. I've done a lot of bad things. I knew Allah doesn't want me to do this, this, this, and I did it anyway, and I did it over and over and over again. So I'm basically off of Allah's good books. My prayers don't mean it. And when people internalize that, you know what they do? I'm a bad person. Could you make dua for me? Because <laughs> I'm disqualified already. So you need to make dua for me. Because I'm hoping at least Allah will listen to you. Maybe I have a chance. Because there's no way I, He's going to listen to me. You seem to have a much better connection with Allah than I do. Let me take you back, short reminder. Who was the offer made to by Nuh alayhi salam? Nuh alayhi salam was making this offer to one of the most rebellious nations on earth. Continuously rebellious. And he said, if you can just come ask forgiveness, not only will Allah give you forgiveness, He'll open up the world for you. ব্যাপারটা খুবই সিম্পল ভাই আপনি যদি আল্লাহ তালার কাছে ক্ষমা চান যে মোমেন্টে আপনি ক্ষমা চাবেন সে মোমেন্টেই ইনশাআল্লাহ আপনার সব গুণা আল্লাহ তালা মাফ করে দেবেন এতটাই সিম্পল একটা কথা কোনো একটা কারণে আপনারা অনেকেই নিতে পারতেছেন না বাট আমিও একই কথাই বলবো আপনার মন থেকে এই ফিলিংসটা যদি নিয়ে আপনি আল্লাহ তালার কাছে ক্ষমা চান অবশ্যই আপনি ক্ষমা লাভ করবেন আমরা আরও দেখে আসি in other words you don't get to write off you don't get to say about about I am too far gone Forgive, seeking forgiveness is not for me, maybe for somebody else, but I'm a lost case. I'm a terminal case. I'm beyond hope. I'm already done for. If anything, my mom will make dua for me. Or this one will make dua for me. And this is where shaitan comes. Shaitan hmm. uses that. When shaitan, he takes advantage of the hopelessness of people, and that's one of the doors to shirk. You know that? One of the doors to shirk. Why? Because then religions come, false এটা খুব কমন একটা মিস্টেক আমাদেরই হয়ে যায় যখন আমরা ফিল করি যে আল্লাহ তালার কাছ থেকে আমরা ক্ষমা পাচ্ছি না আমরা অল্টারনেটিভ ওয়ে সার্চ করা শুরু করে দিই যেটা অ্যাকচুয়ালি আমাদের উপরই ভারী হয়ে পড়ে যেমন ওয়ান অফ দ্য মেজর এটা একটা সাইন হচ্ছে আমরা শির্কের দিকে আস্তে আস্তে মুভ করি সোর্ট মানে অফ কালো জাদু বা অন্য কারো দেখানো কোনো মেথড পদ্ধতি মানে ইসলামের সাথে রিলেটেডও না এরকম অনেক মেথোডোলজির সাথে আমরা আর কি যুক্ত হয়ে যেতে চাই আস্তাক ফিরুল্লাহ সত্যি মানে এই ধরনের অনেকের বিলিফ আছে ফেইথ বিলিফ মানে ফেক একদমই ফেক জিনিসগুলো বাট স্টিল বিলিফটা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে এটার এক্সপ্লেনেশন মনে হয় আমার দেওয়ার প্রয়োজন নাই অনেকে অনেক ডিপ লেভেলে চলে যান আর কি মানে ইসলামকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় ডিপ লেভেলে সেটারই একটা উদাহরণ দেওয়া হচ্ছে মানে শির্কের সাথে আমরা জড়ায় পড়ি যখন আমরা ইসলামিক প্রদর্শিত পথে যদি কোনো সলিউশন না পাই আল্লাহর থেকে বিশ্বাস যখন উঠে যায় religions come that your to too up up Jesus Jesus forgive you you be good to Jesus he'll take care Or they'll place somebody else in between. This saint, go to his grave. Go ask him, be good to him, put some chocolate in front of his grave, and he'll ask Allah to take care of your problems. Because you're too messed up. You can't deal with Allah, he's too angry with you. He, however, was in Allah's good book, so you go through him. This is how shirk opens up. খুব কমন মানে এখন একটা টার্ম ইউজ করলে অনেকে খেপে যেতে পারেন বাট অনেকে মাজারে যান আমি সত্যি কথা যাই না মাজারে কি উদ্দেশ্যে বা কি নিয়ত নিয়ে আপনারা যাচ্ছেন নিয়তটা সঠিক হওয়া অনেক জরুরি কারণ অনেকে ফিল করেন যে মাজারে যদি বাবাকে বা যার কবর আছে তার থ্রুতে আল্লাহ তালার কাছে আপনি কিছু একটা চাবেন আমার মনে হয় না মানে এর থেকে সিরকি কোনো অ্যাক্টিভিটি হইতে পারে মানে আপনি আরেকজনকে মানে ধরে নিচ্ছেন উনি ওইরকম ক্ষমতা সমতুল্য যে আল্লাহ তালার মতোই আপনাকে কি ক্ষমতা দিয়ে গুণা মাফ করে মানে কতটা বিশ্রী একটা থট সেটার একটা স্পষ্ট উদাহরণ হচ্ছে এটা in other words the essence of our direct connection with Allah Which is what Iman is, which is what Tawheed is, which is what La ilaha illallah is. The essence of it is you get to ask Allah directly for what you need. And I'm telling you, I'm reminding myself, the thing we need the most, because it will take care of all of our needs, is seeking forgiveness. Now, there's a seeking of forgiveness by the tongue, and there's a seeking of forgiveness by the heart. Human beings tend to be defensive. If I criticize you for something, hey, I saw you said that. Why did you say that? I didn't mean it like that. You don't understand what I was going through. Excuse me. You don't even understand the whole story. Hey, I noticed that you did this, this. You get defensive immediately. এরকম আমরাও হয়ে যাই মানে আমাদের কোনো একটা দুর্বলতা দেখায় যদি আমাদেরকে প্রশ্ন করা হয় বা আমাদের কোনো একটা রং কিছু যদি আমাদেরকে টার্গেট করে বলা হয় তুমি এটা কেন করছো বা এটা কেন করো মানে আমাদের মধ্যে থেকে একটা অটো ডিফেন্সিভ অ্যাটিটিউড চলে আসে মানে বাধা দিয়ে দেওয়ার মতো এই ভাই আমি আমি আমার আপনি কী মনে করছেন হ্যাঁ আপনি জানেন আমি কি আমি কী করতেছি না করতেছি আপনি আমার পুরো কাহিনী জানেন মানে এই যে ডিফেন্সিভ একটা অ্যাটিটিউড চলে আসে এটার জন্য দেখা যায় যে আমাদের অনেক ভাই ও বোনেরা মানে কোনো কারণে কথা শুনতে চান না বা প্রশ্নবিদ্ধ হইলে অনেক বেশি খেপে যান রাগ হয়ে যান আর কি সো সেটাই কমন এটা অনেকের মধ্যে বিরাজ করে আর আপনারাও বুঝতে পারতেছেন ইস্তেকফারের ব্যাপারটা আসলে বা ক্ষমাচার ব্যাপারটা জিব্বা দিয়েও হয় আবার অন্তর থেকেও হয় সো এটার মধ্যে প্রচুর ডিফারেন্স আছে بل الإنسان على نفسه بصيرة ولو ألقى معاذيره. Human beings have good view of themselves, but they make lots of excuses. They keep throwing excuses. If you're going to seek Allah's forgiveness, you have to find a time. It doesn't matter if you don't know Arabic, and you only know Punjabi, and you only know Bangla or Bahasa or English or Urdu. It doesn't matter. You speak to Allah, and you genuinely admit to Him what you've done wrong, and don't make excuses. মানে বারবার হয়তো অনেকের মনে হতে পারে যে এরকম একটা আর্টিফিশিয়াল ফিগার মানে এই ধরনের একটা ফিগারকে কেন বারবার দেখানো হচ্ছে ক্ষমাচার ক্ষেত্রে আমরা অনেকে অনেক ধরনের মেসড আপ তো সবাই যদি অ্যাকুমুলেট করে আপনি চিন্তা করেন মানে ভিডিওতে যে ক্যারেক্টারটা দেখানো হচ্ছে কেউ হয়তো বিভিন্নভাবে বায়াসড হয়ে কালচারালি মানে মোটিভেটেড হয়ে বিভিন্ন রকম অ্যাডাপ্টেশন চলে আসে তাদের লাইফে যেটা ইসলামের সরিয়া লঙ্ঘন করে একদম পুরোপুরি লঙ্ঘন করে সেইখান থেকে কাম করার যে ব্যাপারটা মানে গুণা মাফ হওয়ার জন্য ক্ষেত্রে আপনি যে কোনো মানে গুণা আপনি আল্লাহ তালার কাছে নিয়ে আসেন মানে আপনি ওই কাজের সাথে জড়িত ছিলেন ওই পাপ করছেন এরকম একটা পরিবেশ থেকে আপনি ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ তালার কাছে আসবেন আল্লাহ তালা এতটাই ক্ষমাশীল মানে আপনি ক্ষমা চাওয়ার সাথে সাথে সেটা ক্ষমা কাউন্ট হয়ে যাচ্ছে আপনি ইমাজিনও করতে পারবেন না আমরা স্পিরিচুয়াল জিনিসটা দেখতে পারতেছি না হয়তো বাট ইম্প্যাক্টটা এতটাই পজিটিভ আপনি কিভাবে সেটা ফিল করবেন সেটা নিয়েও বলা হয়েছে সামনে আপনি দেখে আসি it's really really hard to do that. Because even when you stand in the mirror, you lie to yourself. Hmm. You I am not that bad I have have for for what I did. I have I have been through a lot But when you're going to come in front of Allah, you have to forget about justifying. Because all of your justifications, He knows them already. He knows what you were going through. He knew it was a tough time. He knew that this was overwhelming you, that was overwhelming you. I was under a lot of stress, Ya Rab, that's why I drank. Don't give him the reasons. He knows your reasons better than you do. You need to come to him openly, without any filters, without any hesitation, with no guard, with no shame, You're embarrassed to even admit this to anyone until you completely, openly admit to Allah how messed up you've been and how you've messed up. Completely openly. And as you do it, let me tell you, as you start verbalizing those things, I would be hard pressed to think tears are not going to roll down your eyes. এটা ট্রু আপনি মানে লাইফে যত ধরনেরই খারাপ কাজ করে থাকেন না কেন কাউকে পার্সোনালি নাম ধরে বা কোনো একটা অ্যাক্টিভিটি নিয়ে বলতে চাচ্ছি না এটা যে কোনো ধরনের খারাপ কাজ হতে পারে এটা হতে পারে কোনো রকম ড্রিঙ্কিং হ্যাবিট কোনো রকম স্মোকিং হ্যাবিট কোনোরকম অ্যাবিউজিভ আপনার মধ্যে থেকে হয়তো একটা ক্যারেক্টার ছিল যে সবাইকে অ্যাবিউজ করতো বা এরকম যে আপনি খুব রাগি মানে অতিরিক্ত পরিমাণ রাগে আপনি মানুষকে আসলে তেমন একটা পাত্তাই দেন না নিজে সবসময় নিজেকে গর্ববোধ করছেন অহংকার করছেন এই সব কিছু কিন্তু আপনি অ্যাকোমোডেট করে এরকম বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স আমাদের মধ্যে বিভিন্নভাবে আসে আর আপনি যখন ক্ষমা চাবেন আল্লাহ তালার কাছে কিন্তু মন খুলে মানে আপনার মন থেকে সব সব ছেড়ে দিয়ে মানে ফুললি ডিভোটেড হয়ে আল্লাহ তালার প্রতি যে আমি এটা করছি আল্লাহ তালা থেকে অন্যকে আপনার এই পরিস্থিতি সম্বন্ধে ভালো জানে না স্বয়ং আল্লাহ তালা প্রত্যেকটা মোমেন্টে আপনারকে দেখতেছেন আপনাকে অবজারভেশনে রাখছেন তো আমি আপনাকেও রিমাইন্ড দিতে চাই বা আমাকেও মনে করাইতে চাই যে প্রতি মুহূর্তে আল্লাহ তালা আমাদেরকে দেখতেছেন আল্লাহ তালা আমাদেরকে অবজারভেশনে রাখছেন আল্লাহ তালা সবচেয়ে ভালো জানেন আমাদের পরিস্থিতি সম্বন্ধে তো একমাত্র আল্লাহ তালাই আছেন যার কাছে আমরা একদম মন খুলে সব ধরনের বাধা পাড়ায় মন খুলে আল্লাহ তালার কাছে আমাদের নিজেদেরকে সাবমিট করতে পারি আমাদের প্রবলেমগুলো শেয়ার করতে পারি সো সেই দোয়া করার ব্যাপারে বলা হয়েছে অ্যাকচুয়ালি ট্রুলি যদি আপনি এটা করেন আপনার চোখ থেকে আসলে পানি বের হওয়া সেটা একেবারেই ন্যাচারাল এবং আসলে আপনি বুঝতে পারবেন আপনি আসলেই মন থেকে আল্লাহ তালার কাছে আপনি নিজেকে সাবমিট করতে পারছেন it's impossible for human being to open up so so before Allah, before anyone, and especially Allah, to open up so much and then not believe, not have tears roll down their eyes. Because that's it's, hmm. it's a moment of weakness. To the world, you have to show yourself as strong and confident and you're just fine. Everybody sees you and thinks everything's okay. But the only one who gets to know nothing is okay, there's a lot of problems, is Allah. Right. You have to open up to Him completely and then you're going to be in a position to ask for forgiveness. Then you get to beg in that. Then it turns into something else. Then it's not just astaghfirullah, astaghfirullah, astaghfirullah. It's a real conversation with Allah. It's a real confession with Allah Azza wa Jal. That's a powerful, powerful thing. Try it for yourself. Right. You have to find alone, time alone to yourself. You have to make sure nobody else is listening. You can't even do it in the middle of the night. You get up from the bed, the wife is still in bed, you sit on the side of the bed, Ya Allah, forgive me, and she's listening. You can't do that. মানে এই রকম ভাবে ক্ষমা চাওয়ার বিষয়টা আমার মনে হয় একদমই আপনার যেটা উচিত পার্সোনালি আপু ভাইয়া যেই দেখতেছেন বা আমার থেকে বয়সে ছোট বড় যে যেখান থেকে দেখতেছেন সবার জন্য ছেলে মেয়ে সবার জন্য মনে হয় এই ক্ষমা চাওয়ার ব্যাপারটা একদম একাকিত্বে আল্লাহ তালার সাথে সরাসরি করা উচিত নামাজের বিছানায় আপনি নিজের মতো করে নামাজ পড়ে নিয়ে সরাসরি আল্লাহ তালার কাছে চান অ্যান্ড মেক শিওর আপনি পুরোপুরি একা এবং ফুল কনসেন্ট্রেশন আল্লাহ তালার কাছে ক্ষমা চাচ্ছেন Be in the car by yourself. Doesn't matter. Be somewhere alone. This is just your time with Allah. your alone time with Allah and verbalize it. Hear yourself say it. There's one thing to just whisper it. And if you're just going to memorize a bunch of du'as in Arabic and you don't even know what they mean and just recite them, if you're going to keep doing that, and those du'as are beautiful, they're powerful, but if your heart isn't speaking them, your tongue is speaking them, then you're not seeking istighfar yet. May Allah reward you for the dhikr that you're doing, for every harf that you're reciting, but that's not istighfar. Istighfar is something else. মানে আপনি অনেকগুলো দোয়া মুখস্থ করে একটার পর একটা বিবি করে পড়তেছেন বাট অ্যাকচুয়ালি দোয়ার অর্থটা কী এবং আপনি যে আল্লাহ তালার কাছে মন থেকে ক্ষমা চাচ্ছেন সেই ফিলিংসটা যদি আপনি ড্র করতে না পারেন চোখ থেকে পানি না আপনার বের হয় কষ্ট করে আপনি আল্লাহ তার কাছে ক্ষমা শক্তভাবে নাই চান আসলে এই ইস্তেকফার বা ক্ষমা চাওয়াটা সাকসেসফুল হবে না আপনি জিকির করার জন্য সেটা সোয়াব পাবেন প্রতিটা হরফ উচ্চারণ করার জন্য আপনি সেটার সোয়াব পেতে পারেন কিন্তু ট্রু ইস্তেকফারের জন্য আপনাকে কি মন থেকে সেই ফিলিংসটা আনতে হবে যে স্ট্রং ফিলিং সেই কানেকশন যে আপনি নিজেকে সাবমিট করতেছেন এবং এটা আপনি কখনো আর করবেন না সেরকমই একটা কমিটমেন্ট নিয়ে আপনি আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়ার জন্য বসছেন একাকিত্বে সেই দোয়া করতেছেন Allah and when these tears come down when this starts opening up, then the sky opens up. Subhanallah. So guys আমি মনে করি আপনাদের সবার কাছে খুব পরিষ্কার হয়ে গেছে ব্যাপারটা যে ইস্তেকফার ব্যাপারটা কতটা শক্তিশালী এবং ক্ষমা চাওয়ার সাথে সাথে আল্লাহ তালার পক্ষ থেকে যে ক্ষমা চলে আসে এবং স্কাই ওপেন হয়ে যায় আকাশ আপনার জন্য ওপেন হয়ে যায় তারাও আপনার কাছে আসে মানে আপনি যখন খারাপ কাজের সাথে জড়িত আপনার আশপাশে তারাও কিন্তু থাকবে না মানে অনেকে স্পেশালি যারা দেখছেন স্মোকিং করেন বিড়ি সিগারেট খান মট মানে দুই চারটা একটা পার্টি সার্টি হয়ে যায় মানে এরকম অ্যাটিটিউডে অনেকেই আসেন অকেশনাল রেগুলার এরকম বিভিন্ন লেভেলে এগুলোর সাথে অ্যাডেড তাদের জন্য বলছি ভাইয়েরা আপুরা সবাই maybe it's time to ask for forgiveness Allah তালার কাছে আমরা ক্ষমা চাই জানি না কে কয়দিন বেঁচে থাকবো কে কতদিন আসলে এই ক্ষমা চাওয়ার সুযোগটা পাবো তো যতদিন আমাদের কাছে সুযোগ আছে সেই সুযোগটা আমরা কাজে লাগাই আর আমি ধন্যবাদ জানাতে চাই ফ্রি কোরআন এডুকেশনকে আমাদের সাথে এরকম একটা কাজ করার সুযোগ করতে দেওয়ার জন্য আর ইনশাল্লাহ আপনারা চ্যানেল ডিসক্রিপশন বক্সে ওনাদের এই ভিডিওর লিঙ্কগুলো পেয়ে যাবেন আর মোস্ট অ্যামেজিংলি ওনারা not only English but also Bangla থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ওনারা এই ভিডিওগুলো বানিয়ে থাকেন তাদের আরও অনেক যে কাজ আছে সেগুলো দেখার জন্য আপনারা ডিসক্রিপশন বক্সে চেক করতে পারেন অন্যান্য চ্যানেলের লিঙ্ক এবং স্পেশালি বাংলাতেও তারা যে কন্টেন্টগুলো করতেছেন সেগুলোর লিঙ্কও আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর ক্ষমা চাওয়ার জন্য আমার মনে হয় আর কারো দেরি করার দরকার নেই এটা দেখে যদি কেউ উপকৃত হতে পারে যতটুকু পরিমাণেই হোক আমি মনে করি আপনার সেটা তার সাথে শেয়ার করে দেওয়া উচিত যে ভিডিও নিয়ে আপনাদের যে মন্তব্যগুলো আছে সেগুলো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন আমি সেগুলো নিয়ে খুবই আগ্রহ নিয়ে ওয়েট করি পড়ার জন্য যখনই সুযোগ পাচ্ছি একাকিত্বে আল্লাহ তালার কাছে সে ক্ষমা চাওয়ার মতো করেই ক্ষমা চাই ফিরল আস্তা ফিরল এভাবে বলে মানে কোনোটা জিনিস জিকির করে মনে হয় জিকিরের সবটা পাওয়া যাবে কিন্তু ক্ষমা চাওয়ার জন্য যেই দোয়া আপনি করতেছেন মেক আপনি সেই দোয়ার অর্থটা জানেন এবং অ্যাট দ্য সেম টাইম যে জিনিসের জন্য আপনারা ক্ষমা চাচ্ছেন সেটা যেন আল্লাহ তালার কাছে অ্যাকসেপ্টেবল হয় সেই জন্য মন থেকে দোয়া করেন এবং যখন আপনি সাবমিট করতেছেন নিজেকে পুরোপুরি মনে করেন সেখানে কেউ নাই এক কথা আল্লাহ তালা এবং আপনি সরাসরি কানেক্টিং হচ্ছেন তো সালাতের পর একদম একাকিত্বে সুন্দরভাবে দোয়া চান আল্লাহ তালা সবার মনকে শান্তিতে এবং খুশিতে পরিপূর্ণ করে দিক আর ইনশাআল্লাহ আবার নেক্সট ভিডিওতে সবার সাথে দেখা হচ্ছে টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে ফার আদায় করবেন till then everyone take care love you all আজকের জন্য এখানে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ